আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলাকিবাতুল মুতাকিন ওসালাত আসসালামু আলা রসুলহি ওসাহাবিহি আনসারিহি ওলাদিহি আহলিবাইতিহি আলাইহি আজমাইন মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া এবং পেয়ারে নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ সালাম আজকে আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়টি খুবই হেল্পফুল বা উপকারী হবে আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবনের জন্য মহান আল্লাহ তালার পবিত্র নিরানব্বইটি নাম রয়েছে যে নামগুলির অসংখ্য অসংখ্য ফজিলত রয়েছে এবং যে গুণের কথা সারা জীবনা করেও ফজিলতের কথা বর্ণনা করেও শেষ করা যাবে না হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহুয়াসাল্লাম হাদিসে এরশাদ করেছেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি আল্লাহ তালার এই গুণবাচক নামের জিকির করবে আমল করবে সে জান্নাতে যাবে জান্নাত তার জন্য নির্ধারিত হয়ে যাবে তাছাড়া এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক উপকারিতা বা ফজিলত রয়েছে আল্লাহ তালার গুণবাচক নামসমূহের মধ্যে আল হাসিবও একটি পবিত্র নাম এই পবিত্র নামে আমলের বরকতে আল্লাহ তালা মানুষকে অনেক অনেক উপকার করে থাকে যথা দুনিয়ার জিন্দগিতে চোর ডাকাত দোষণ হিংসুকের পেশারি থেকে মুক্ত রাখে আমাদের প্রত্যেকেরই এইরকম বিষয়টি হয়ে থাকে বা থাকতে পারে চোর ডাকাতের ভয় দুশ্মন হিংসুক এরকম পেশারির শিকার হতে হয় আল হাসিবু এর অর্থ হলো তার বান্দার জন্য তিনি যথেষ্ট যার থেকে তারা কখনো অমুখাপেক্ষী নয় তিনি তার বান্দার জন্য হিসাব গ্রহণকারী বিশেষ করে সর্ব অবস্থায় যথাযথ ব্যবস্থাকারী এবং ক্যামতের দিবসে হিসাব সংগ্রহকারী বা গ্রহণকারী আল্লাহ তালার এই গুণবাচক নাম ইয়াল হাসিবু এর জিকির ও আমলের ফজিলত বিষয়টি আজকে নিয়ে আলোচনা করব ইয়া আল হাসিবু অর্থাৎ তিনি তার বান্দাদের জন্য হিসাব করবি সর্ব অবস্থায় বা এবং এই নামের জিকির করলে কেমতের দিবস হিসাব গ্রহণকারী আল্লাহ তার জন্য হিসাবের ব্যবস্থাটিকে সহস্তর করে দিবে আল্লাহর এই গুণবাচক নামের অনেক অনেক ফজিলত রয়েছে যা আজকে এই বিষয়টি সেখান থেকে দুই একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন নিত্য নতুন এরকম ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য এ নামের ফজিলতটি হলো যদি কোনো ব্যক্তি চোর ডাকাত দুশ্মন শত্রু হিংসুকের বা অকল্যাণের ভয় থাকে তার জন্য এই আল্লাহ তালার পবিত্র গুণ বা আচক নাম আল হাসিবু অধিক থেকে অধিক পরিমাণে জিকির করা যে ব্যক্তি যদি চোখের যন্ত্রণায় বা চোখের ব্যথায় ভুগে থাকেন বা হয়রান হয়ে যান সে যেন আল্লাহ তালার এই পবিত্র নামটি আল হাসিবু সকাল ও সন্ধ্যায় জিকির করে এই নামটি জিকির করানোর জন্য হাসবুল্লাহ আল হাসিবু এভাবে সতেরোবার পাঠ করে তবে আল্লাহ তালা তার সব রকম অকল্যাণ ও পেরেশানি থেকে মুক্তি দান করবে এই আমলগুলো করার জন্য আল হাসিবু নামের আমল করার জন্য প্রথমে এগারো বার দূর শরীফ এবং পরে পাঠ শেষে আবার এগারোবার দুরুশরীফ পড়ে নিলে আশা করা যায় অধিক থেকে অধিক ফল লাভ হবে